রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে বানি ইসরায়েলরা বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তর দলে তিয়াত্তর কাতার হবে কত কাতার কিয়ামতের মাঠে সবাই দাঁড়িয়ে যাবেন এই তিয়াত্তর কাতারে সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ রসুল বলছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা এই তিয়াত্তর কাতারে সবই জাহান নামে যাবে একটি ব্যতীত এক কাতার কাতার তো কাতার এটা মসজিদে হয় কিন্তু হাটে কখনো কাতার হয় না জানেন মানে এরা কি যেগুলো কাতার হবে এরা কি নামাজি নামাজি এরা নামাজি এই কাতারগুলোর মধ্যেই এক কাতার বাদ দেয়া সবগুলো কোথায় যাবে সাহাবিরা প্রশ্ন করলেন সাহাবিদের অন্তরে ভয় ছিল আমাদের অন্তর তার ভয় নাই আমাদের অন্তরে কি নাই ভয় নাই শুনলাম তেহাত্তর কাতার হবে এক কাতার জান্নাতে যাবে বাকি বাহাত্তর কাতারে জাহান নামে যাবে যাবে যাবে শুনে থেকে গেলাম আমি আমার চিন্তা এতটুকু নাই যে এক কাতারের মধ্যে পড়বো না বাহাত্তরের মধ্যে পড়বো গবেষণা কোনোদিনই করেনি আল্লাহ রাসুল বলা মাত্র সাহাবিরা বলছেন কলু মান হিয়া ইয়া রসুল আল্লাহ আল্লাহ রাসুল ওই জান্নাতি কাতার কোনটা এটা বলার আগ পর্যন্ত আপনার অন্তরে ওই আগ্রহটাই জাগেনি আগ্রহটা জাগেনি কি করে জাগবে আপনার অন্তরে আগ্রহটা কিভাবে জানাবে আগে জানার দরকার ছিল কোন মমিন মুশরেক কি কোন মমিন মুশরিক আমি তো ইমানদার দাবি করি তাই না আমি মুশরিক কিনা এটাকে যাচাই করতে হবে নিজেকে তাহলে বক্তব্য বুঝবেন তাহলে বুঝবেন বক্তব্য দশ বছর যাবৎ আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়েন আপনি কিন্তু ওর পতাকায় যে দেবীর ছবি আছে জীবনে চোখে পড়েছে আপনার আমি এই বক্তব্য দেওয়ার পরে অনেকেই বলছে যে কি বললেন এটা জীবনে তো চোখে পড়েনি আমি বললাম যে আপনার চোখে পড়বে না ইহুদি ক্রিকেটার আপনার চোখে এমন মুতা মুতেছে আপনার চোখে এটা ধরা পড়বে না মুতে মুতলে কি পড়ে ওই জায়গাতে ছাতা পড়ে না তো চোখে আপনার আবরণ পড়েছে ওদের পেশাবের প্রভাবে এজন্য ওই মূর্তিটা আপনি দেখতে পাননি বলছে সত্যি তো মূর্তি আছে এটা কে খেয়াল করেছে কোনোদিন মানে কোন দিন মুশরেক হয়ে আছেন নিজেও জানেন না ওই মুশরেক অবস্থায় কি হজ করতেছেন উমরা করছেন নামাজ পড়ছেন বুঝাতে পারলাম আপনাদেরকে খুব রাগ করলেন তাই না যারা এখানে আছে তারা বলছে কি কয় মানে মূর্তি আছে মানে আপনার চোখে কোনোদিনই পড়বে না চোখটা আপনার ভালো না তো শয়তান তো পেশাব করেছে করেছে ইহুদি খ্রিস্টানও করেছে চোখে পড়বে না আপনার ওই জন্য বলছি যে বক্তব্য বুঝতে হলে আগে নিজেকে বুঝতে হবে যে আমি মুশরেক মার্কা মুমিন কিনা ভাষাটা বুঝলেন না কোন মমিন মুশরেক এটাকে বুঝলেন কথা তো সাহাবিরা বুঝতেন প্রশ্ন করা বলা মাত্রই প্রশ্ন একবার চম্বুকের মতো সাথে সাথে বলে ফেলেছেন কলম মান হিয়া রসুল্লাহ আল্লাহ আল্লাহ রাসুল ওই জান্নাতি দল কোনটা কারা এই উত্তরটা সবাই মনে রাখবেন আল্লাহ রাসুল বললেন মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবিরা যে নীতির উপরে আছি আমার আমি এবং আমার সাহাবিরা যে মানহাজের উপরে মানহাজ মানে নীতি মনে থাকবে মানহাজ মানে কি নর্মাল বোঝার জন্য বুঝবেন জান্নাতের পথ কি জান্নাতের পথ বা সিরাতে মুস্তাকিম বুঝছেন কথা সিরাতে মুস্তাকিম অথবা বলবেন কি জান্নাতের পথ আর মানহাজ শব্দের অর্থ কি বললাম কি মশির ভাই ঘুমাচ্ছে আপনি একটু পিছনে বসেন তো আর একটু একটু পিছনে বসেন এবার ভালো করে তাকাতে পারবেন এত কাছে বসলে আপনি একটু পিছনে বসেন ভালো করে মনে রাখবেন প্রশ্ন করবে কিন্তু উত্তর না দিতে পারলে অপমান করবো হ্যাঁ মানহাজ মানে কি নীতি মনে যোগ দিল আদর্শ আমি শিখাচ্ছি নীতি আমরা যে আদর্শ এতটুকু জেনে রাখেন যেন বলতে পারেন মানহাজ মানে কি নীতি আল্লাহ রাসুল বললেন উত্তরে মা আনা আলাইহি ও আসহাবি আরবিটা মুখস্থ করেন তো আপনারা মা আনা আলাইহি ও আসহাবি মনে থাকবে মা আনা আলাইহি ও আসহাবি এইটাই হলো জান্নাতে যাওয়ার নাম্বার ওয়ান সূত্র কথা বলছে গেছে নাম্বার ওয়ান বাক্য এটা আমাদের জন্য এইটা এটাই হলো আসল অরিজিনাল একবারে অরিজিনাল মানহাজ এটাই আল্লাহ বললেন আমি এবং আমার সাহাবিরা যে মানহাজের উপরে যে নীতির উপরে আছে এর উপরে যারা থাকবে তারাই জান্নাতে ওই একটা দলই জান্নাতে এটাও বুঝে নিতে হবে যে তিয়াত্তর কোটি মানুষ যদি হয় মানে তিয়াত্তর কোটি মানে কি তিয়াত্তর কোটি কাতার যদি হয় মনে করেন এক কাতারে এক কোটি লোক আছে এভাবে কত আছে তিয়াত্তর কোটি আছে তাহলে এর মধ্যে বের হবে কয়টা এক কোটি বুঝলেন তিয়াত্তর যদি হাজার হয় এক কাতারে কয়জন করে আছে এক হাজার তাহলে এক হাজার বুঝছেন কথা তো বোঝা যাচ্ছে হাদিস দিয়ে লোক অনেক থাকবে কিন্তু জান্নাতে যাওয়ার নীতি ফলো করবে মাত্র এক কাতারের লোক বোঝা গেছে কথা তারাই হলো কি জান্নাতি একবারে শক্ত কঠিন একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে আমার সালাদটা রসদ সাল্লাহ সাল্লাম এবং সাহাবা কেরামের মতো হচ্ছে কিনা তাহলে মানহাজ মানে নীতি আর মানহাজুস সালাফ সালাবদের মানহাজ সালাবদের কি হলো নীতি সালাবদের নীতি এখন সালাফ কারা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন খাইরুন্নাসে করনি সোম্মাল্লাদিনা ইয়ালুনাহুম সোম্মাল্লাদিনা ইয়ালুনাহুম সর্বশ্রেষ্ঠ মানুষ যারা আমার যুগে যারা ইমানদার তারা তারপরে সাহাবিদের যুগে তারপরে তাবিদের যুগে যারা সৎ ব্যক্তি তারা হলো শ্রেষ্ঠ মানুষ তাহলে এই তিন যুগের মানুষকে কি বলা হয় সালাফ বলা হয় কি বলা হয় সালাফ এই তিন যুগের মানুষকে সালাফ রসুল্লাহ সাল্লামের যুগ সাহাবিদের যুগ তাবেদের যুগ মনে থাকবে সাহাবিদের যুগ তাবেদের যুগ আল্লাহ রসুলের যুগ সাহাবিদের যুগ তাবেদের যুগ এই তিন যুগের মানুষ কি বলা হয় সালাফ বলা হয় সালাফি কারা তাহলে সালাফি কারা একজন বলেন তো এদিক থেকে এদিক থেকে না এদিক থেকে এই আপনাকে বলেছি এইতে বলেন সালাফদের নীতি যে অনুসরণ করে সে কি সালাফি মাশাল্লাহ একজন হলো তো পারছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে একজন তো অন্তত পারছে তাহলে সালাফি তারাই যারা সালাবদের নীতি ফলো করে সালাবদের নীতি মেনে চলে মনে থাকবে এবার উত্তরটা দিতে পারবেন তো এত সহজভাবে বললাম এরপরেও যদি না বুঝেন আপনি আমার আর বিদ্যা বুদ্ধি নেই বোঝানোর